सचिदानन्दरूपाय विश्वत्पत्यादिहेतवे तापत्रयविनाशाय श्रीकृष्णाय वयम् সর্বপ্রথমে মো মোর পরম আরাধ্য গুরুদেবঙ্কু মো মান শরীরে ভক্তি অর্ঘ্য নিবেদন করছি এবং বরিষ্ঠ শ্রী শ্রী বিনোদ রায় মহাপ্রভুঙ্কু ମୋ ମାନସରେ ପ୍ରଣତି ଜଣାଉଛି ଦୂର ଦୂରାନ୍ତରରୁ ଶୁଣୁଥିବା ସମସ୍ତ ଶ୍ରୋତୃମଣ୍ଡଳୀଙ୍କୁ ଶୁଭେଚ୍ଛା ଦେଉଛି ଏବଂ ତାଙ୍କର ଆତ୍ମିକ ଜୀବନର মঙ্গল কামনা করছি হরি হরি হরি হরি হরি হরি আমি আজ আলোচনা করিবা মানব জীবনর কর্তব্য আমি যে মানব জীবন পাইছু আমি যে মনীষ জীবন পাইছু এবং ମନୁଷ୍ୟ ହେବା ପାଇଁ ଯୋଉ ଯୋଉ ଗୁଣ ଦରକାର ମନୁଷ୍ୟ ପାଖରେ ଯୋଉ ପ୍ରକାର ଭାବ ରହିବା ଦରକାର ଯୋଉ ପ୍ରକାର ମନୋବୃତ୍ତି ରହିବା ଦରକାର ଯୋଉ ପ୍ରକାର ଇଚ୍ଛା ରହିବା ଦରକାର ସେସବୁ ବାସ୍ତବରେ ଆମ ପାଖରେ ଅଛି କି ନାହିଁ ଆମର ପୁରାଣର ମତବାଦ ଅନୁସାରେ ବେଦାଦି ସତ୍ଶାସ୍ତ୍ରର ମତବାଦ ଅନୁସାରେ ଆମେ ଯେଉଁ ମନୁଷ୍ୟ ଜନ୍ମ ପାଇଛୁ ଅତ୍ୟନ୍ତ କଷ୍ଟରେ ଅନେକ ସାଧନ କରି ଅନେକ ଭଜନ କରି ଅନେକ ତପସ୍ୟା କରି জন্ম জন্মান্তর ধরি অনেক কর্ম বিপাক ভিতরে ছন্দি হেই অনেক কর্ম জঞ্জাল ভিতরে অনেক জন্ম জন্মান্তর অতিক্রম করি পরিশেষরে আমি আজি মনীষ জন্ম পাইছু কিন্তু বর্তমান আধুনিক সমাজরে এ বিজ্ঞান যুগরে এই ব্যতিব্যস্ত জীবন ভিতরে আমি লক্ষ্য করুছু আমি সমস্তে কেবল অর্থ পছরে ঘুরেইছু ଇନ୍ଦ୍ରିୟ ଉପଭୋଗ ପଛରେ ଗୋଡ଼େଇଛୁ ଆମେ କେବଳ ଅଳିକ ଆନନ୍ଦ ସାଂସାରିକ ସୁଖ ଇନ୍ଦ୍ରିୟ ଲାଳସା ଏହାକୁ ହିଁ ଆମ ଜୀବନର ଲକ୍ଷ୍ୟ ଆମ ଜୀବନର ଉଦ୍ଦେଶ୍ୟ ବୋଲି ଆମେ ଭାବି ନେଇଛୁ ବାସ୍ତବରେ ସୁଖ କ'ଣ ଆନନ୍ଦ କ'ଣ ବାସ୍ତବରେ ଆମ ଜୀବନର ଲକ୍ଷ୍ୟ କ'ଣ আম জীবনর উদ্দেশ্য কোন এ কথা কেবে বি আমি দিনে হেলে বি না কাহা সহিত আলোচনা করিছু না নিরোলারে বসি কেবে হেলে ভাবিছু আমি যাহা করুছু তা সব ঠিক করুছু তো আম জীবনর যে লক্ষ্য ও উদ্দেশ্যকু আখি আগরে রখি আমি কর্ম করি চালিছু তাহা ঠিক অছু তো এ কথা আমি কেবে বিচার করিনি তর্জমা করিনি কেবল কর্ম করি চালিছু তথা কথিত ভাবরে আম দেখা দেখি আম চতুর্পার্শ্বর মনুষ্য মানুষ দেখি সেই স্রোতরে ভাসি হই আমি বি কেবল কর্ম করি চালিছু বাস্তবরে আম জীবনর মূল্যাঙ্কন আম ভবিষ্যতর ମୂଲ୍ୟାଙ୍କନ ଆମ ଜୀବନର ପରିଣାମର ମୂଲ୍ୟାଙ୍କନ କେବେ କରିନାହୁଁ ଆମେ ମୂଲ୍ୟାଙ୍କନ ନ କଲେ ଆମ ଜୀବନର ଭବିଷ୍ୟତ କଥାକୁ ଚିନ୍ତା ନ କଲେ ଆମେ ଯାହା କରୁଛୁ ଯାହା କରି ଯାଇଛୁ ଏବଂ ଯାହା ଭବିଷ୍ୟତରେ କରିବୁ ବୋଲି ଯୋଜନା କରିକି ଆମେ କର୍ମ କରୁଛୁ ତାହା ଭବିଷ୍ୟତରେ ଶୁଭ ଫଳ ଦେବ ତ আনন্দ দেব তো সুখ দেব তো সমাজর কল্যাণ হব তো আম দেশর কল্যাণ হব তো এ জগতর কল্যাণ হব তো এই কথা যদি আমি চিন্তা না করি কর্ম করু এবং ଏହା ଯଦି ଆମ ଜୀବନର କଲ୍ୟାଣ ହୁଏ ଏବଂ ଏ କର୍ମ ଯଦି ଦେଶର କଲ୍ୟାଣ ହୁଏ ଏହା ଯଦି ଜନସାଧାରଣଙ୍କର ମଙ୍ଗଳ କାର୍ଯ୍ୟରେ ନ ଆସେ ତେବେ ଭବିଷ୍ୟତରେ ଆମର ଦାୟାଦମାନେ ଆମର ପରବର୍ତ୍ତୀ ପୁରୁଷମାନେ ଆମକୁ ଦୋଷ ଦେବେ ଧିକ୍କାର କରିବେ ଘୃଣା କରିବେ ଆମ ମନୁଷ୍ୟ ଜୀବନର ଅମର୍ଯ୍ୟାଦା ହେଇଯିବ ସେଥିପାଇଁ ଜଗନ୍ନାଥ ଦାସ ଆମ ଓଡ଼ିଆ ଭାଗବତରେ ଅତି ସୁନ୍ଦର ଭାବରେ ଲେଖିଛନ୍ତି মনুষ্য জন্মর লাভ যদি গোবিন্দে করে ভাব যহু মানব সৃষ্টি কলা তহু বিশ্রাম সরবলীলা ভগবান ଯେତେବେଳେ ଏ ସୃଷ୍ଟିକି ସର୍ଜନା କଲେ ଭଗବାନ ଯେତେବେଳେ ଏ ସୃଷ୍ଟି କରିବା ଇଚ୍ଛା କଲେ ମନରେ ତାଙ୍କର ଆଲୋଡ଼ନ ସୃଷ୍ଟି ହେଲା ସେତେବେଳେ ସେ ଅତ୍ୟନ୍ତ ଆନନ୍ଦ ଲାଭ କଲେ କାହିଁକି ନା ଭବିଷ୍ୟତରେ ତାଙ୍କରି ଅନୁରୂପ ଏକ ମନୁଷ୍ୟକୁ ସେ ସୃଷ୍ଟି କରିବେ ତେଣୁ ଭାଗବତରେ ଜଗନ୍ନାଥ ଦାସ ଲେଖିଛନ୍ତି ଯହୁଁ ମାନବ ସୃଷ୍ଟି କଲା ତହୁଁ ବିଶ୍ରାମ ସର୍ବଲୀଳା ଯେତେବେଳେ ମନୁଷ୍ୟ ଜନ୍ମ সৃষ্টি হেলা মনুষ্যকু যেতেবেলে ভগবান সর্জনা কলে ভগবান ভাবিলে মোর বোধে লীলা সরিগলা কারণ ই মনিষ মানে মোহরি আদর্শকু রক্ষা করিবে মোহরি ভলিয়া রূপ ধারণ করিবে ইয়ে সৃষ্টিকে রক্ষা করিবে ইয়ে সৃষ্টিকে মঙ্গলময় করিবে ইয়ে পরস্পর আনন্দরে রহিবে সুখরে রহিবে সৌহার্দ্যরে রহিবে প্রীতিপন্ন জীবন যাপন করিবে প্রেমযুক্ত ব্যবহার করিবে মধুর জীবন যাপন করিবে মধুর ব্যবহার করিবে এই কথা ভাবিলে କାହିଁକି ନା ମାନବ ଦେହେ ଦିବ୍ୟ ଜ୍ଞାନ ଦେଖି ସନ୍ତୋଷ ଭଗବାନ ଏ ସଂସାରରେ ଯେତେ ପ୍ରାଣୀ ସୃଷ୍ଟି କରିଛନ୍ତି ଯେତେ ଜୀବ ସୃଷ୍ଟି କରିଛନ୍ତି ଇଏ ସମସ୍ତଙ୍କ ଭିତରେ ମନୁଷ୍ୟ ହେଉଛି ସର୍ବଶ୍ରେଷ୍ଠ ये मननशील प्राणी हेतु या नाम मानव मन शब्द रु मानव शब्द सृष्टि या भीतर एक विचार अछि या भीतर एक बुद्धि अछि या भीतर एक ज्ञान अछि ভুল ঠিক বিচার করিবার শক্তি কেবল মনুষ্য ভিতরে অছি ମୁଁ ଯୋଉ କର୍ମ କରୁଛି ଏ କର୍ମର ପରିଣାମ କ'ଣ ହବ ଏହାର କୁପରିଣାମ ହବ କି ସୁପରିଣାମ ହବ ଏ ବିଚାର ବୁଦ୍ଧି କେବଳ ମନୁଷ୍ୟମାନଙ୍କର ଅଛି ଏ ବିଚାର ବୁଦ୍ଧି ପଶୁପକ୍ଷୀମାନଙ୍କର ନାହିଁ ଅନ୍ୟ ଇତର ପ୍ରାଣୀମାନଙ୍କର ନାହିଁ କେବଳ ମନୁଷ୍ୟ ଭିତରେ ଅଛି ସେଥିପାଇଁ ଜଗନ୍ନାଥ ଦାସ ଲେଖିଛନ୍ତି ଭାଗବତରେ ମନୁଷ୍ୟ ଦେହେ ଦିବ୍ୟ ଜ୍ଞାନ ଦେଖି ସନ୍ତୋଷ ଭଗବାନ ଆମେ ଯୋଉ ମଣିଷ ଜୀବନ ପାଇଛୁ କେତେ କଷ୍ଟରେ ପାଇଛୁ ଆମେ ୟା ପୂର୍ବରୁ ଯେ ମନୁଷ୍ୟ ଥିଲୁ ଏପରି ନୁହେଁ ଆମର ଶାସ୍ତ୍ରୀୟ କଥା ଅନୁସାରେ ଆମେ ଚଉରା ଅଶୀ ଲକ୍ଷ ପ୍ରକାରର ଅର୍ଥାତ୍ ଚଉରା ଅଶୀ ଲକ୍ଷ ପ୍ରଜାତିର জীব এ বিশ্ব ব্রহ্মাণ্ডরে অনেক মনুষ্য পশু পক্ষী কীট পতঙ্গ ইত্যাদি চৌরাশি লক্ষ প্রকারর মনুষ্য এ বিশ্ব ব্রহ্মাণ্ডরে অনেক এই চৌরাশি লক্ষ প্রকার জীব মধ্যে মনুষ্য হচ্ছে সর্বশ্রেষ্ঠ উন্নত আদর্শ প্রাণী আদর্শ জীব হচ্ছে মনুষ্য ଆମେ ଏହା ପୂର୍ବରୁ ସିଂହ ଥିଲୁ ଏହା ପୂର୍ବରୁ ବାଘ ଥିଲୁ ଏହା ପୂର୍ବରୁ ମଶା ମାଛି ସବୁ କିଛି ପ୍ରାଣୀ ଆମେ ଥିଲୁ ଏପରି ବି ଆମ ଶାସ୍ତ୍ରରେ ବର୍ଣ୍ଣନା ଅଛି ଏବଂ ଆକୁ ବିଜ୍ଞାନ ବି ଏବେ ସ୍ୱୀକାର କରୁଛି ଆମର ଯେ ପ୍ରାଣୀ ଆମେ ଥିଲୁ ସେ କଥା ନୁହେଁ ଆମେ ଉଦ୍ଭିଦ ମଧ୍ୟ ଥିଲୁ ଆମେ ବୃକ୍ଷ ମଧ୍ୟ ଥିଲୁ ଆମେ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଛୋଟ ଛୋଟ ଗୁଳ୍ମ ମଧ୍ୟ ଥିଲୁ ପ୍ରତ୍ୟେକ ଜୀବ ଜୀବ କହିଲେ ଦୁଇ ଶ୍ରେଣୀରେ ବିଭକ୍ତ ଗୋଟିଏ ହେଲା ଉଦ୍ଭିଦ ଗୋଟିଏ ହେଲା ପ୍ରାଣୀ ଆମେ ପ୍ରାଣୀ ବି ଥିଲୁ ଉଦ୍ଭିଦ ବି ଥିଲୁ ପାଦବ ବି ଥିଲୁ ବୃକ୍ଷ ବି ଥିଲୁ ଆମେ ପରବର୍ତ୍ତୀ ଆଲୋଚନାରେ କରିବା ପାଦପ କାହାକୁ କୁହାଯାଏ বৃক্ষ কাহাকে কুহযায় উদ্ভিদ কাহাকে কুহযায় গুড়ম কাহাকে কুহযায় দ্রুম কাহাকে কুহযায় ইয়ার সবু অলগা অলগা তত্ত্ব রয়েছে অলগা অলগা পরিভাষা রয়েছে অলগা অলগা গুণ রয়েছে অলগা অলগা স্বরূপ রয়েছে অলগা অলগা কার্য রয়েছে আমি সবু পরে বহু সাধনা পরে বহু কোটি কোটি জন্ম অতিক্রান্ত কলা পরে আমি মনুষ্য জন্ম পাইছু বহুত সাধনা করে বহুত কষ্ট করে বহুত ত্যাগ করে বহুত সংযম করে বহুত ধৈর্য করে বহুত একাগ্রতা পরে বহুত অহিংসা ব্রত আচরণ পরে বহুত পরোপকার পরে আমি এই ଜୀବନ ପାଇଛୁ ଏ ମନୁଷ୍ୟ ଶରୀର ପାଇଛୁ ସେଥିପାଇଁ ବ୍ୟାସ ଦେବୀ କହିଛନ୍ତି ଦୁର୍ଲଭ ମାନବ ଦେହ ଏ ମନୁଷ୍ୟ ଦେହ ହେଉଛି ଦୁର୍ଲଭ ଅତି ଦୁଃଖରେ ଆକୁ ଲାଭ କରିଛୁ ବହୁତ ତ୍ୟାଗ ପରେ ବହୁତ କଷ୍ଟ ପରେ ଆମେ ମନୁଷ୍ୟ ଜନ୍ମ ପାଇଛୁ ଆପଣଙ୍କୁ ଗୋଟିଏ ମୁଁ ଉଦାହରଣ ଦେଉଛି ଆପଣ ଏଇ ଯୋଉ ନୁଡୁପାଲି ଖେଳ ଆପଣ ଖେଳିଛନ୍ତି ନୁଡୁପାଲିରେ ଗୋଟିଏ ସାପ ସିଡ଼ି ଖେଳ ଅଛି ଆପଣଙ୍କର ଦାନ ପାଞ୍ଚ ପଡ଼ିଲେ କି ଏକ ପଡ଼ିଲେ କି ଦୁଇ ପଡ଼ିଲେ ଯଦି ସିଡ଼ି ଘରର ମୂଳକୁ ଚାଲିଯାଏ ଆପଣ ସିଡ଼ିରେ ଉଠିଯିବେ ବହୁତ ଉପରକୁ ଆଉ ଏଇ ଦାନ ଯଦି ସାପ ମୁହଁକୁ ପଡ଼ିଯାଏ ପୁନର୍ବାର ଲାଞ୍ଜ ପାଖରେ ଆସିକି ପଡ଼ିବେ ଏମିତି କେତେ ଥର ଆପଣ ସିଡ଼ିରେ ଉଠିଯିବେ କେତେ ଥର ପୁଣି ଲାଞ୍ଜ ବାଟେ ଆସି ସାପ ଗିଳିଦେବ ଏମିତି କେତେ ଥର ଦାନ ପକେଇ ପକେଇ ଘଣ୍ଟା ଘଣ୍ଟା ଅତିକ୍ରମ କରେ ଆମେ ଯାଇ ଅନେଶତ ଘରରେ ପହଞ୍ଚିବୁ ଆଉ ଏକ ଦାନ ପଡ଼ିଲେ ଆମେ ଯାଇ ଯାଇ ପୂର୍ଣ୍ଣାଙ୍ଗ ଲାଭ କରିବୁ ঠিক সেমিতি মনুষ্য জন্ম আমি কিছু পুণ্য করি গরু জন্ম পাইলু পুনি এই গরু জন্মরে কিছু পাপ কলা পরে পুনর্বার আমি বিরারি জন্ম পাইলু এই বিরারি জন্মরে পুনি পুণ্য করি করি করি করি করি আমি সিংহ জন্ম পাইলু পুনি সিংহ জন্মরে পুনি কিছু পাপ করিবা দ্বারা আমি যাই মশামাছি জন্ম হইলু মনুষ্য এমিতিকা কেতে পুণ্য কর্ম করি করি বহু উপরকু যাইছি বহু উপর জন্ম পাইছি এমিতিকা অনেক পাপ কর্ম করি করি বহুত নিম্ন স্তরকু যাই জন্ম হয়েছি কেতে উপর তল উপর তল উপর তল এমতি কোটি কোটি জন্ম আমার বিতি যাইছি কেতে রাম জন্ম হইছন্তি কেতে কৃষ্ণ জন্ম হইছন্তি বুদ্ধ জন্ম হইছন্তি গান্ধী জন্ম হইছন্তি সত্য যুগ যাইছি ত্রেতয়া যুগ যাইছি দ্বাপর ଯୁଗ ଯାଇଛି কলি ଯୁଗ ଯାଇଛି ଏମିତି କେତେ ଯୁଗ অতিক্রান্ত ହେଇଛି କିନ୍ତୁ ଆମେ এ জন্মরু সে জন্ম সে জন্মরু এ জন্ম আমি কেবল ঘুরি বুলুছু এমতি কোটি কোটি কোটি কোটি বর্ষ অতিক্রান্ত পরে আমি এবে সেই সিঁড়ি ଆଉ ସାପର ଖେଳ পরি ଖେଳି ଖେଳି ଖେଳି ଖେଳି জীবনর সাধন করি করি সৌভাগ্য প্রাপ্ত হই হই সুকর্ম করি করি আমি এবে অনেশত ঘরে পৌঁছি যাইছু আউ এক পড়িলে আম দান পাচি জীব আমি সয়ে পৌঁছি জীব আউ এ অর্থাৎ এই অনেশত ঘর হচ্ছে মনুষ্য জন্ম আমি মনুষ্য জন্ম পাইছু অর্থাৎ অনেশত ঘরে পৌঁছি যাইছু এবে আম জীবনর আমি পূর্ণাঙ্গ লাভ করিপারিবু এতে উপরকু যাই যদি আমি এই ফুট দান এক দানকু যদি ন পকৌ সেইটি এমিতি রহিযিবু ତେଣୁ ଦୁର୍ଲଭ ମାନବ ଦେହ ଅତ୍ୟନ୍ତ ଦୁର୍ଲଭ ବଡେ ମୂଲ୍ୟବାନ ତଦପି और कदम ভাগবত কইলে ইয়ে মূল্যবান এবং অত্যন্ত অর্থপূর্ণ আম এ মনুষ্যর শরীর কিন্তু আমি ইয়াকু সার্থক করুনু অনর্থ করি দউছু ব্যর্থ করি দউছু কারণ আমি পরমার্থ আড়ু যাউনু আমি কদর্থ আড়ু সবুবেলে যাউছু অনর্থ আড়ু সবু ତେଣୁ ଏ ମଣିଷ ଜନ୍ମ ଯେଉଁ ଆମେ ପାଇଛୁ ୟାର ସାର୍ଥକ କରିବା ଦରକାର ଏହାକୁ ପୂର୍ଣ୍ଣାଙ୍ଗ କରିବା ଦରକାର ମନୁଷ୍ୟ ଜନ୍ମର ପ୍ରକୃତରେ କର୍ତ୍ତବ୍ୟ କ'ଣ ଜଣେ ମନୁଷ୍ୟ କ'ଣ କରିବା ଉଚିତ ଏ କଥା ଶାସ୍ତ୍ରରେ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି ଯାହାକୁ ବିଜ୍ଞାନ ମଧ୍ୟ ସ୍ୱୀକାର କରୁଛି মনস্তত্ত্ববিদ মানে সাইকোলজিস্ট মানে এমানে মধ্য ইয়াকু স্বীকার করুচন্তি যজুর্বেদর 34 অধ্যায়রে যে সংকল্প সূত্র অছি এই সংকল্প সূত্রে যে বর্ণনা করা যাইছি মন বিষয়ে মনস্তত্ত্ব বিষয়ে মনর সংজ্ঞা বিষয়ে জনে মনুষ্যর মন কি প্রকার হবা উচিত এবং কোণ হেলে কোন হব কোন নহলে কোন নহব এ বিষয়ে বর্ণনা হয়েছি যজুর্বেদর চৌত্রিশ অধ্যায়ে সংকল্প কলা বেলে ব্রাহ্মণ গোস্বামী মানে পড়ন্তি ওম যদাগ্রত দুরমুদৈতি দৈবম ইত্যাদি মন্ত্র আছে তেণু এ মন বহুত সারি আমার ইচ্ছা শক্তি মনুষ্যর ବହୁତ କ୍ଷମତାଶାଳୀ କିନ୍ତୁ ଆମେ ଇଚ୍ଛା ଶକ୍ତିକୁ ବୃଦ୍ଧି କରିପାରୁ ଯାହାକୁ ଇଂରାଜୀରେ ୱିଲ୍ ପାୱାର ବୋଲି କୁହାଯାଏ ଯାହାକୁ ୱିଲ୍ ଫୋର୍ସ ବୋଲି କୁହାଯାଏ ଯାହାକୁ ସଂସ୍କୃତରେ ସଂକଳ୍ପ ଶକ୍ତି ବୋଲି କୁହାଯାଏ ଯାହାକୁ ଯଜୁର୍ବେଦରେ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି ତନମେ ମନଃ ଶିବ ସଂକଳ୍ପ ମସ୍ତୁ ମନୁଷ୍ୟର ଶକ୍ତି ସାମର୍ଥ୍ୟ ଆବାଜ ହ୍ରାସ ହେଇଯାଇଛି ଆମେ ଯାହା ସବୁ ପୁରାଣରେ ପଢିଥିଲୁ ଯୋଉ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ କାର୍ଯ୍ୟ ସବୁ କରୁଥିଲେ ବଡ ବଡ ମୁନି ଋଷି ମାନେ ବଡ ବଡ ପୀର ମାନେ ବଡ ବଡ ରାଜା ମହାରାଜା ମାନେ ବଡ ବଡ ମାନବ ମହାମାନବ ମାନେ ଏକଥା ମିଛ ନୁହେଁ ଏକଥା ସତ୍ୟ ଏବେ ବି ଆମେରିକାର নাসার বৈজ্ঞানিক মানে পরীক্ষা করি মনুষ্যর মন বিষয়ে মনুষ্যর উইল পাওয়ার বিষয়ে পরীক্ষা করি জানুছন্তি যে রাম কৃষ্ণ বুদ্ধ গান্ধী যিশু এমানঙ্কর উইল পাওয়ার বড়িছি যোগু সেমানে এতে উপরকু যাইছন্তি মাত্র 5% রু 7% সেমানকর বড়িবারু সেমানে মহাবাহন হই যাইছন্তি ଅବତାର ହେଇଯାଇଛନ୍ତି ଈଶ୍ୱର ପୁତ୍ର ହେଇଯାଇଛନ୍ତି ସ୍ୱର୍ଗଦୂତ ହେଇଯାଇଛନ୍ତି ରାମ କୃଷ୍ଣ ଗାନ୍ଧୀ ଯୀଶୁ ବୁଦ୍ଧ ହେଇଯାଇଛନ୍ତି ଏମାନେ ଏମାନେ ପ୍ରକୃତରେ ପାଞ୍ଚରୁ ସାତ ପରସେଣ୍ଟ ବଢେଇଛନ୍ତି ବୋଲି ମନୋବୈଜ୍ଞାନିକ ମାନଙ୍କର ମତ କିନ୍ତୁ ଆହୁରି ରହିଲା ପଞ୍ଚାନବେ ଆହୁରି ରହିଲା ସତାନବେ ତେଣୁ ଜଣେ ମଣିଷ ଯଦି ପୂର୍ଣ୍ଣାଙ୍ଗ ୱିଲ୍ ପାୱାରକୁ ବଢେଇ ଦେଇପାରେ ସେ ବିଶ୍ୱ ବ୍ରହ୍ମାଣ୍ଡକୁ ସୃଷ୍ଟି ବି କରି ଦେଇପାରିବ ଏ ବିଶ୍ୱ ବ୍ରହ୍ମାଣ୍ଡକୁ ଧ୍ୱଂସ ବି କରି ଦେଇପାରିବ ମଣିଷର ଇଚ୍ଛା ଶକ୍ତି ୱିଲ୍ ପାୱାର ଏତେ ମନୁଷ୍ୟର ଏତେ ଶକ୍ତି এতে সামর্থ্য কিন্তু আমি আমার কর্তব্য ঠিক ভাবে ন বুঝি আমি ঠিক ঠিক আমার কর্তব্য ন করি আমি যেহেতু ଆମେ ଆମକୁ ବୁଝିନୁ ଆମେ ଆମର ମୂଲ୍ୟାଙ୍କନ କରିନୁ ମୁଁ ମୋତେ ଜାଣି ନାହିଁ ମୁଁ ମୋତେ ଠିକ ଭାବରେ ନିରୀକ୍ଷଣ କରି ନାହିଁ ମୁଁ ମୋତେ ଅଧ୍ୟୟନ କରି ନାହିଁ ଯାହାକୁ ସ୍ୱାଧ୍ୟାୟ ବୋଲି କୁହାଯାଏ ନିଜକୁ ନିଜେ ଆମେ ଅଧ୍ୟୟନ କରୁନୁ ନିଜକୁ ନିଜେ ଆମେ ଜାଣୁନୁ ନିଜକୁ ନିଜେ ଆମେ ଗବେଷଣା କରୁନୁ ମାତ୍ର ଅନ୍ୟକୁ ଆମେ ଜାଣୁଛୁ ବାହାରର କଥା ବହୁତ ଜାଣିଛୁ ବାହାରର ଦୁନିଆକୁ ଗବେଷଣା କରୁଛୁ ବାହାରକୁ ନିରୀକ୍ଷଣ କରୁଛୁ ବହୁତ ବିଜ୍ଞାନର ଅଗ୍ରଗତି କରିଦେଉଛୁ କିନ୍ତୁ ନିଜର ଅଗ୍ରଗତି ହେଇପାରୁନି ଆମର ଆତ୍ମିକ ବିକାଶ ହେଇପାରୁନି ଆମର ସ୍ପିରିଚୁଆଲ ଡେଭଲପମେଣ୍ଟ ଆଦୌ ହେଇପାରୁନି ବିଶେଷ କରି ଆଧୁନିକ ଯୁଗରେ ତେଣୁ ଆମକୁ ନିଜର ବିକାଶ କରିବା ପାଇଁ ପଡ଼ିବ ନିଜର ଉନ୍ନତି କରିବା ପାଇଁ ପଡ଼ିବ ନିଜର ମଙ୍ଗଳ କରିବା ପାଇଁ ପଡ଼ିବ ନିଜକୁ ଆହୁରି ଶକ୍ତିଶାଳୀ କରିବା ପାଇଁ ପଡ଼ିବ ଆମେ ନିଜକୁ ବୁଦ୍ଧ ଗାନ୍ଧୀ ଯୀଶୁ ମହମ୍ମଦ ଭଳି ଆହୁରି ଉନ୍ନତ କରି କରି ତୋଳିବାକୁ ପଡ଼ିବ ତେବେ ଯାଇ ଆମ ମନୁଷ୍ୟ ଜୀବନ ସାର୍ଥକ ହେବ ଆମ ମନୁଷ୍ୟ ଜୀବନ ପରମାର୍ଥ ଲାଭ କରିବ ଏଇଟା କେତେବେଳେ ହବ ନା ଯେତେବେଳେ ଆମେ ଆମର କର୍ତ୍ତବ୍ୟକୁ ଠିକ ଠିକ ଭାବରେ କରିବୁ ଯେତେବେଳେ ଆମେ ଆମ ଜୀବନର କର୍ତ୍ତବ୍ୟ କ'ଣ ବୁଝିବୁ ମନୁଷ୍ୟ ଜୀବନକୁ ମୂଲ୍ୟାଙ୍କନ କରିବୁ ତା କର୍ତ୍ତବ୍ୟକୁ ବୁଝି ଠିକ ଠିକ ଭାବରେ କାମ କରିବୁ ସାଧନ କରିବୁ ଏବଂ ଠିକ ଠିକ ଭାବରେ ଉପଯୋଗ କରିବୁ ଆମ ଜୀବନକୁ ସେତେବେଳେ ଆମ ଜୀବନ ପୂର୍ଣ୍ଣାଙ୍ଗ ହୋଇଯିବ ଆମ ଜୀବନ ଆନନ୍ଦମୟ ହୋଇଯିବ ଆମ ଜୀବନ ସୁଖମୟ ହୋଇଯିବ ଆମ ଜୀବନ ଶକ୍ତିମୟ ହୋଇଯିବ ଆମ ଜୀବନ ହୋଇଯିବ ମହାନନ୍ଦରେ ପୂର୍ଣ୍ଣ ଆମେ ଏବେ ପରବର୍ତ୍ତୀ ପର୍ଯ୍ୟାୟରେ ଆଲୋଚନା କରିବୁ ବାସ୍ତବରେ ଏ ମନୁଷ୍ୟ ଜୀବନର କ'ଣ କର୍ତ୍ତବ୍ୟ ଏବଂ କ'ଣ ହେଉଛି ଏ ମନୁଷ୍ୟ ଜୀବନର ସାଧ आजादी की कहि समस्त को शुभेच्छा दे मोर वक्तव्य को रखुची हरि हरि तत् सत् हरि हरि तत् सत् हरि हरि तत् सत् ओम सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुख भाग भवे ॐ शांति शांति शांति